নমস্কার বন্ধুরা কলকাতা কোডা ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে আজকে আমরা সিএসএস এর বক্স সাইজিং প্রপার্টি সম্পর্কে জানবো এই বক্স সাইজিং প্রপার্টিটা সিএসএস থ্রিতে এসেছে যখন এটা ছিল না তখন আমাদের কী ধরনের প্রবলেম হতো কতটা ক্যালকুলেশন করতে হতো এবং যখন এটা এসেছে তখন আমাদের কতটা সুবিধা হয়েছে সেটা আমরা প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে বুঝিয়ে দেবো চলুন তাহলে বক্স সাইজিং সম্পর্কে জানা যাক তো চলুন বন্ধুরা আমরা কিছু এইচটিএমএল বানিয়ে নিই যার ফলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা সবার ফার্স্টে একটা ডিপ নিয়ে নিচ্ছি ডিপটার ক্লাস দিলাম মনে করুন বক্স ওকে এবার এই বক্সটাকে আমরা স্টাইলিং করব এখানে এসে আমরা ডট বক্স লিখে আমরা স্টাইল করতে আরম্ভ করলাম এটার মনে করুন হুইথ দিয়ে দিলাম আমি ফিফটি পার্সেন্ট মানে যতটা আমার স্ক্রিন হবে তার ঠিক অর্ধেক নেবে এই ডিপটা ওকে তারপরে আমি হাইট দিয়ে দিচ্ছি হাইট ধরে নিন দুশো পিক্সেল দিয়ে দিলাম এটা আপনি যা ইচ্ছা দিতে পারেন আমি জাস্ট দুশো পিক্সেল দিলাম আমার মনে হলো তাই তো আমি একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ধরে নিন রেড দিচ্ছি ওকে তো দেখা যাক এই জিনিসটা কীরকম হলো এখন এটা আপনি যদি ব্রাউজারে দেখেন তাহলে দেখবেন যে এটা ঠিক আর্ধেক জায়গা নিয়েছে আর্ধেক জায়গা ফাঁকা আছে তাহলে আমরা যদি এই বক্সটাকে আর একটা রিপিট করিয়ে দিই তাহলে পুরো জায়গাটা নিয়ে নেবে fifty percent fifty percent hundred percent হয়ে যাবে তাই তো কিন্তু যখনই আপনি এটা রিপ্রেস করবেন দেখবেন বক্সটা পাশে নয় নিচে চলে এসছে কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে এটা ডিপ এবং ডিপ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট তো এটা ইনলাইন এলিমেন্ট নয় তাই পাশে আসেনি এবার আপনি যদি ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্টের পার্থক্য না জানেন তাহলে পরে আমার আগের ভিডিওতে আমি এটা আলোচনা করেছি আমি কার্ডে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটা আপনি ওখান থেকে একবার দেখে আসতে পারেন তাহলে ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্টের পার্থক্য আপনি বুঝতে পেরে যাবেন ঠিক আছে তাহলে এবার আমার কথা হচ্ছে যে যদি আমি এই বক্স দুটোকে পাশাপাশি আনতে যাই তাহলে আমি কি করব। কিছু না আপনি জানেন এখানে ফ্লোট লিখে আপনি যদি লেফট বা রাইট কিছু একটা করে দেন তাহলে সেক্ষেত্রে এটা পাশাপাশি চলে আসবে ঠিক আছে তো পাশাপাশি আনলাম রিপ্রেস করে দেখি পাশাপাশি এসছে না হ্যাঁ পাশাপাশি এসছে কিন্তু এখানে যে দুটো ডিভ আছে সেটা কি করে বুঝবো আমরা এখানে তো বোঝার কোনো উপায় নেই তাহলে আমরা যদি ডিভের মধ্যে একটা লাইন দিয়ে দিই বর্ডার দিয়ে দিই তাহলে পরে বোঝা যাবে তাই তো তাহলে দেখুন আমি এখানে দিচ্ছি বর্ডার ও ধরে নিয়ে একটু মোটা দিচ্ছি ঠিক আছে টু পিক্সেল দিলাম টু পিক্সেল সলিড আর কি কালারের দিলাম একদম ব্ল্যাক দিলাম জিরো জিরো জিরো এটা করলে ব্ল্যাক হয় আপনারা জানেন তো আচ্ছা এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি দেখুন কি হবে যেই রিফ্রেশ করলাম এরা কি হলো আবার ওপর নিচে চলে আসলো কেন কারণ হচ্ছে একটাই এই ডিভের যে ভেতরের জায়গাটা সেই জায়গাটা নিয়ে যে ফিফটি পার্সেন্ট এইটাও নিয়ে যে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো আমার হান্ড্রেড পার্সেন্ট অলরেডি হয়েই গেছে ঠিক আছে কিন্তু যখনই আমি দু পিক্সেল বর্ডার দিলাম তখন এটার আগের থেকে দু পিক্সেল আর পেছনের থেকে দু পিক্সেল মানে চার পিক্সেল এক্সট্রা হলো এই বক্সটার ক্ষেত্রেও তাই চার পিক্সেল এক্সট্রা হলো তাহলে এই যে আট পিক্সেল এক্সট্রা হয়ে গেল এই জায়গাটা তো নেই কারণ এরা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে নিয়ে নিয়েছে আর আট পিক্সেল এক্সট্রা জায়গা নেই তাই জন্য নিচে নিচে পাঠিয়ে দিল তো এই কারণে যখন আমাদের বক্স সাইজিংটা ছিল না তখন অনেক ক্যালকুলেশন করে আমাদেরকে বর্ডার দিতে হতো এবং যদি আমি প্যাডিং দিই দেখুন এখানে যদি আমি প্যাডিং দিয়ে দিই পিএডিডিআইএনজি যদি প্যাডিং দিয়ে দিই ধরে নিন দশ পিক্সেলে দিচ্ছি বেশি দিচ্ছি না ঠিক আছে যদি আমি প্যাডিং দিয়ে ফেলি তাহলে দেখুন এই ফিফটি পার্সেন্টটা বেড়ে যাবে আরও বেড়ে গেল দেখতে পাচ্ছেন এবারে কোনোভাবেই এটা ধরবে না কিন্তু যদি আপনি এখানে বক্স সাইজিংটা প্রপার্টিটা যদি দিয়ে দেন এটাতে দুখানাই ভ্যালু আছে এক হচ্ছে বর্ডার বক্স আর একটা হচ্ছে কন্টেন্ট বক্স তো যদি আপনি বর্ডার বক্স দিয়ে দেন সেক্ষেত্রে কি হবে আপনার এই দুটো বক্স পাশাপাশি ধরে যাবে কি করে ধরলো আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে বর্ডার বক্স কীভাবে কাজ করে বর্ডার বক্সে আপনি যে হুইথটাকে মেনশন করে দিয়েছেন সেই হুইথটাকেও ফিক্স রাখবে বর্ডার বক্স ওকে দেওয়ার পরে এইবারে যত বর্ডার আছে প্যাডিং আছে সবকে আউটসাইডে নয় ইনসাইডে ইমপ্লিমেন্ট করতে থাকবে তার ফলে কি হচ্ছে আপনার যে হুইথটা ফিফটি পার্সেন্ট আছে এই টোটাল হুইথটা ফিফটি পার্সেন্টই রয়েছে এবং দু পিক্সেল করে যে বর্ডারটা জায়গা নিয়েছিল সেটা ওই ফিফটি পার্সেন্টের ভেতরের দিকে ইনসাইডে তারা ম্যানেজ করেছে বর্ডার বক্স এবং যে এই দশ পিক্সেলের যে প্যাডিংটা আছে এই প্যাডিংটাও এই বর্ডারের পর থেকে দশ পিক্সেল ভেতরের দিকে ম্যানেজ হয়েছে তার ফলে কি হবে এখানে যদি কোনো লেখা থাকতো সেই লেখাটা ফার্স্টে যদি এতটা জায়গা নিত পরে সেটা আরেকটু কম জায়গা নেবে আচ্ছা আমি আপনাদেরকে একটা লেখা ফেলে দেখিয়ে দিচ্ছি যে কি ব্যাপারটা আমি বোঝাতে চাইছি ঠিক আছে তবে একটা জিনিস বুঝে রাখবেন যে বক্স সাইজিং এই প্রপার্টিটা দেওয়ার পরেই আপনার হুইথ যেটা আছে সেই হুইথটাই থাকবে এবং যা কিছু আছে প্যাডিং বর্ডার সব কিছু ওই হুইথের ভেতরের দিকে ইনসাইডে ইমপ্লিমেন্ট হতে থাকবে ক্লিয়ার দেখুন বন্ধুরা আমি আপনাদের জন্য এখানে একটা ডেমো টেক্স ফেলে দিয়েছি যেটা কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এইবারে দেখুন এই ডেমো টেক্সটা শুরু হয়েছে এখান থেকে এবং শেষ হয়েছে ধরে নিন এতখানির মধ্যে ঠিক আছে তো এইবার যদি আমি কি করি এই প্যাডিংটাকে দশ না দিয়ে যদি আমি তিরিশ দিয়ে দিই তাহলে কি হবে দেখুন কন্টেন্টের জায়গাটাকে ছোট করে দিচ্ছে দিয়ে ও প্যাডিংটাকে ইনসাইডে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন ও কি করছে সমস্ত জিনিসটাকে ওই ফিফটি পার্সেন্টের মধ্যেই ম্যানেজ করছে আপনি যদি বর্ডারটাকে দু পিক্সেলের জায়গায় যদি দশ পিক্সেল দিতেন তাহলে পরে সেই যে জায়গাটা এক্সট্রা লাগতো সেটাও সরি সেভ করিনি সেটাও কিন্তু ও ইনসাইডেই ম্যানেজ করতো ঠিক আছে আপনার কন্টেন্টটাকে আরও সরু করে দিচ্ছে তার ফলে কন্টেন্টটা বক্স ছাড়িয়ে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু বক্সকে বড় হতে দিচ্ছে না ঠিক আছে আর আরেকটা যে প্রপার্টি রয়েছে বক্স সাইজিংয়ের সেটা হচ্ছে কন্টেন্ট বক্স ঠিক আছে তো এই কন্টেন্ট বক্সের ব্যাপারটা কি কন্টেন্ট বক্স যদি আপনি করে দেন তাহলে আগে যেরকম ব্যাপারটা ছিল যে সব কিছু আউটসাইডে ইমপ্লিমেন্ট করা হতো তো সেই রকমই এটা আবার আগের জায়গায় ফিরিয়ে দেবে কন্টেন্ট বক্সটা আগে যেরকম বক্স সাইজিং বেরাবার আগে যে কাজটা যেরকমভাবে কাজ হতো সেরকম জায়গায় ফিরিয়ে দেয় ডিপগুলোকে আর হচ্ছে বর্ডার বক্স সব কিছুকে ওই হুইতের মধ্যে ধরে রেখে ভেতর দিকে ইমপ্লিমেন্ট করতে থাকে ক্লিয়ার হয়েছে তো এই হচ্ছে বর্ডার বক্সের কাজ আগে যখন বর্ডার বক্স ছিল না তখন এই প্যাডিং দিতে হলে পরে আমাদেরকে কত পার্সেন্ট প্যাডিং দিলাম বা কত পিক্সেল প্যাডিং দিলাম সেটাকে উইথের থেকে মাইনাস করে দিতে হতো তবে গিয়ে দুটো পাশাপাশি এলিমেন্ট থাকতো আর এখন অত কিছু চিন্তা করার দরকার নেই এখন শুধু বর্ডার বক্স দিয়ে দিতে হয় হ্যাঁ বর্ডার বক্স দিয়ে দিলে পরে আপনি যা ইচ্ছা যত ইচ্ছা ভেতরে প্যাডিং বর্ডার সব কিছু দিতে থাকুন ও নিজের মতো করে ভেতর দিকে ম্যানেজ করে নেবে ঠিক আছে বোঝা গেছে আপনি দু একবার প্র্যাকটিস করে দেখবেন আপনি নিজেই বুঝে যাবেন খুব ইজি জিনিস কিন্তু খুব ইউজফুল জিনিস খুব কাজে লাগে এটা বর্তমান ডিজাইনে রেসপন্সিভ করতে খুব কাজে লাগে এবং খুব ইউজফুল এটা একটা জিনিস তো করে দেখবেন প্র্যাকটিস দু একবার হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না যেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে আমাকে আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছাবার সুযোগ করে দেবেন প্লিজ যদি আজকে আপনি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন তাহলে আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে যান সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনি সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা পরবর্তী দিনে আরও ভালো ভিডিও নিয়ে আরও নলেজেবল ভিডিও নিয়ে ইন্টারাক্টিভ অ্যানিমেশন নিয়ে আমি আসছি আপনাদের সামনে ততদিন খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা